আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন সবাই welcome to my Facebook page যাই হোক আলহামদুলিল্লাহ আসলে অনেক আসার পর গোপ্রো ডান যাই হোক আমার খুব ক্লোজ ক্লোজ একটা ফ্রেন্ড আজকে আমাকে এই হেলমেটটা গিফট করছে ঠিক আছে কালো নাম কি ওর নাম কালু ঠিক আছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা আমাকে মোটর লোকে দেখবেন আমরা সব সেটা আপে ডান আর ওস্তাদের একটু গোপ্রো নিয়ে নিছি ওস্তাদে আমাকে গোপ্রো টেন দিয়ে দিছে টেন দিয়ে দিছে টেন না ওস্তাদের টেন নিছে আমি এটটা নিয়ে নিছি ঠিক আছে ভুলভাল বলো কেন ভুলভাল বলো কে দিছে ভাই এটা যে দিছে সে বলছে তাকে নাম বলতে না না বলো না থাক আমি কারো আমি সবসময় মানুষের কমিটমেন্ট রাখা উচিত আরে বলেন বলেন না যাই হোক তাকে আমি ধন্যবাদ ঠিক আছে না না ভাই না ভাই না ভাই সেটা ভিডিও চলতে না ফাইলে বলছিলাম না না বলো বলবো বলবো এটা সবাই জানে সে বলা লাগবে না না বলা না যাই হোক সবাই আপনারা জানেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো সে আজকে আমাকে তো এতদিন আমি তো সে ইউটিউবে তো মানুষ দেখছে তোমার বলতে সমস্যা বলতে সমস্যা এটা সবাই বুঝে ইনডিরেক্টলি বুঝা ফেলছে আমাকে বলতে না বলছে আমাকে পছন্দ দিছে না আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ঠিক আছে আপনারা দেখবেন আমাকে মোটর ব্লগ ইনশাআল্লাহ কালকেই দেওয়ার চেষ্টা করব কারণ এখন যাব তাড়াহুড়া কিসের আস্তে ধীরে কথা বলো বড় বড় করতেছ কেন তোমাকে বই খাতা নিয়ে পড়তে পারছি বললাম না তুই আমার লইতাছস কেন এটা ভিডিও ভাই হ্যাঁ ভিডিও তো তো নিব কই নিব বলছিল অডিও আচ্ছা ঠিক আছে অডিও করে দিব না বাকিটা দায়িত্ব তো আমার যাই হোক সবাই দোয়া করবেন ঠিক আছে সবাই যেন বেশি করে খাইতে পারি কি করতে পারি খাইতে পারি এতক্ষণ খায় কি পেট ভরে নেই আর তো খাওয়াস আমার আজকে মহিলা কয় ভাই কি কি খাইবেন আমিও খাইছি ইসকা একটু হ্যাঁ। সুপ খাওয়াই তো থ্যাংকস হ্যাঁ সুইম তোমাকে থ্যাঙ্কস যদি সুপ খাই তোর এক সুন্দর গিফট ঠিক আছে ভালো তো ঘুরে সোয়াইপ থাকবে অন্য কিছু থাকবে কেন okay tata have fun please love you all tata কেন কেন আর কি টাটা কেন ভাই এত তাদের শোনো এটা আমি গোপ পাগাল গোপ যার কাছে গোপ্রোটা সেট আপ করবো সে চলে যাবে ঢাকা ভাই তার ইভেন্ট আছে ঠিক আছে তো তাড়াতাড়ি দেবো তুই আর পাবো না ভাই আমাদেরও তো ইভেন্ট আছে আজকে রাতে ফার্স্ট ডে ম্যান আমি আসলে একটা জিনিস জন্য ওয়েট করতেছি সেটা হচ্ছে মানে আমাদের সাগর ভাইয়ের প্রথম মোটো ব্লগটা আমরা সবাই মিলে মজা করে দেবো আসলে কি বলে সে আচ্ছা, <laughs> আপনারা খুব তাড়াতাড়ি আসতেছে ডেমোনিয়া যাও কিসের প্রমোশন করো তোমার ও আচ্ছা <laughs> চলে আসছে এটা এখন এভাবে তো খুলতে পারবো না আপনারা ফাইন্ডার এতে ইউটিউব চ্যানেলে প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে পাওয়া যাবেন ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তাহলে ভিডিওর মধ্যে অ্যাড করা হইতেছে আচ্ছা না না ওটা অ্যাড করা লাগবে না অর্ডার অর্ডার করে ফেলেন শেষ হয়ে যাচ্ছে অলরেডি প্রি অর্ডার অর্ডার থেকে শেষ হয়ে গেছে বলেন তো অর্ডার করতে সবাই অর্ডার করবেন আর বেশি করে সলোমন শুনলে ফোনটা দিয়ে ঠিক আছে এটা কি বুঝা দিছে আমার আমার ডিসকাউন্ট ওকে না সুমি আমার একটা জিনিস দিছে সুমি এর জন্য থ্যাঙ্কস আমার মেমরি কার্ড